সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে সব কিছু কি মেলে টাকা বাতি জ্বালাইয়া আমারে বাতি জ্বালাইয়া প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ভালাইয়া প্রেমের বাতি